হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছো মুম্বাইয়ের নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কোথায় কোথায় যাব সেটা দেখতে গেলে কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে তো চলো দেখতে থাকো এবার তোমরা দেখতে পাবে মুখ্যমন্ত্রীর ঘর ये देखो ये पुलिस लोग का गाड़ी खड़ा है ना ये देखो এই যে দেখো इधर है ना वर्षा लिखा है ना ये হ্যাঁ but এবার উপর থেকে নিচে নামছি রাস্তায় দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তাই পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি अभी ये रोड जो आ गया है निपेंसी रोड हो गया এলাম আমরা এবার নিচে এটাও একটা পার্ক প্রিয়দর্শিনী আরো নিচে নামছি এবার আমরা যেতে চলেছি মুকেশ আম্বানির বাড়ির সামনে পার্সিদের এখানে দেখো শ্মশান আছে এই যে জায়গাটা দেখছো এই বিল্ডিংয়েই একসময় সুনীল শেঠি থাকতেন এখন অন্য জায়গায় চলে গেছে চলে এসেছি এবার আম্বানির বাড়ির সামনে তোমাদের জন্য কিন্তু চুপি চুপি আমি ভিডিওটা করেছি দেখো বাড়ির সামনেটায় গ্লাসের উপরে পুরো এইভাবে ঘাস দেওয়া যদি কেউ জানতে পারতো আমি ভিডিও করেছি তাহলে আমার অবস্থা যেত দেখো এবার আম্বানির ব্যাক সাইডটা দেখাচ্ছি বাড়ির ব্যাক সাইড থেকে ফটো ভিডিও সবই নেওয়া যায় বাট ফ্রন্টে অ্যাকচুয়ালি অনেক অনেক সিকিউরিটি থাকে সো বেশ চাপের বিষয় আমাদের জাস্ট লক হসপিটাল পার্বকুঞ্জ হ্যাঁ ইয়ে। अभी भी इधर रहता है क्या हाँ इधर ही रहता है अच्छा প্রভু কুঞ্জ লতা মঙ্গেশকর আর আশা ভোসলের বাড়ি रेमन जो कपड़े का सब ये बनता है ना अच्छा हाँ। ये उसका मेन मालिक का ये घर है ये लंबा আচ্ছা ये রেমন্ড हाँ, ব্র্যান্ডের দেখো মালিকের বাড়ি এটা এটা ব্রিজ ক্যান্ডি হসপিটাল পুরো বিল্ডিং এ বসে পুরো বিল্ডিংটাই ওনার দেখো উঁচু ফ্রিজ ক্যান্ডিটা আরেকবার এখান থেকে দেখিয়ে নিই দেখো এবার চলে আসছি লাঞ্চ করতে এখানে ফার্স্টেই আছে একটা থালি তারপর ডোসা অ্যান্ড ফেমাস পাও ভাজি ক্যাডবেরি হাউস হাজি আলি হাজি আলি দরগা এই যে ভিতরে এই যে ব্যান্ড্রা ওয়ার্ডলি সিলিংক এখানে কাজ চলছে এটাও কানেক্টেড হবে আর কি তো আমরা এই সিলিংকের উপর থেকে একটু পরেই যাব এটা একটা মল আটরিয়া আইনক্স আছে এখানে বারবিকিউ হ্যাঁ। নেশন আছে স্মার্ট বাজার হ্যাঁ। डायरी पूरा था लेकिन अभी बंद हो गया ওয়ার্ডলি সি সাইড অ্যান্ড ওয়ার্ডলি সি ফেস এখানে দেখো সব বিল্ডিং এর ফেসগুলো লেফটে সমুদ্রের দিকে এবার এসে গেছে মুকেশ আম্বানির মেয়ের বাড়ি এই যে বাড়িটা দেখছো ঈশা আম্বানি ওর বিয়ের সময় শ্বশুরের থেকে গিফট পেয়েছিল ফাইনালি আমরা সিলিংকে এই যে রাজীব গান্ধী সিলিং দেখো কি অপূর্ব দেখতে লাগছে আমার তো অসাধারণ লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও আবার একটা ফেমাস হসপিটালের কাছে লীলাবতী হসপিটাল একটা হাই স্কুল महबूब स्टूडियो का है अच्छा अच्छा इधर से बोर्ड नहीं दिखेगा आगे गेट है अच्छा आगे মাউন্ট মেরি চার্চ দেখো এবার চলে এসেছে রেখাজির বাড়ি বাসেরা এবার ফাইনালি কোথায় পৌঁছে গেছি দেখো এনি গেস এসআরকের বাড়ি মান্নাতের সামনে তো চলো এবার নামবো নেমে পুরোটা দেখব চলে এসেছি মান্নাতের সামনে সুপার এক্সাইটেড ফ্রন্টের এই জায়গাটা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো এই সেই জায়গা যেখানে কিছু স্পেশাল ডেতে এসআরকে তার ফ্যানেদের সামনে আসেন দেখা দিতে দেখো দেখে তো তোমরা নিলে এসআরকে বাড়ি মান্নাতের সামনে আমি আর এখানে এসে কি চলছে সেটা তো দেখতেই পাচ্ছ চলো একবার পুরোটা তোমাদেরকে দেখাই ওদিকে যেমন ভিড় আর এই সাইডটাও কিন্তু অপোজিটে তেমনই ভিড় দেখো ফ্রন্টে তো এখন এই অবস্থা একদম নেম প্লেটের ওই জায়গাটায় এরকম আর সামনেটায় দেখো এই হলো কন্ডিশন ফ্রন্ট থেকে তো তোমাদেরকে দেখালাম এবার চলো সাইড থেকে তোমাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করব এখন সাইডের দিকে যাচ্ছি ফ্রন্টে তো যা করার করে নিয়েছি ভিডিও তোমাদেরকে অলরেডি দেখিয়েও দিয়েছি তো চলো এবার দেখো সাইডে চলে এসেছি আমি তো সুপার এক্সাইটেড আর আমার মতো মনে হয় তোমরাও ভিডিও দেখতে আরও এক্সাইটেড চলো এবার এদিকটা দেখাই এবার তোমাদেরকে একটা অ্যামেজিং ভিউ দেখাতে নিয়ে যাবো তার আগে সাইডটা দেখে নাও যেটা তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে আনলাম এইবার এই সাইডটা দেখো এই ভিউটা তোমাদেরকে এবার দেখাতে নিয়ে যাব এটার জন্য আমি কিন্তু ভীষণ এক্সাইটেড চলো দেখো প্রচুর ভুট্টার দোকানে হ্যাঁ, আমি দেখলাম দেখো চারিদিকে ভুট্টা প্রচুর দোকান এখান থেকে দেখো সেই সিলিংটা দেখা যাচ্ছে এবার দেখো এটা গ্যালাক্সি সালমান খানের বাড়ি ये है वो, वो बदली कर दिया वो लोग ने। साधु मारने का बाद हाँ আবার ভিউটা দেখো জাস্ট উফ অসাধারণ লাগছে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি মুম্বাইয়ের নতুন ব্লগ নিয়ে আমি আবার হাজির হয়ে যাব আমার চ্যানেলে দেখতে ভুলো না সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দিন বাই